আসুন আজ আমরা শিখি কিভাবে কম্পিউটারে সহজে বাংলাতে লেখা যায় প্রথমে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে বাংলাতে লেখার তো গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা যে কোনো একটি ব্রাউজার খুলে নিন আমি গুগল ক্রোম খুললাম তারপরে এখানে লিখুন Avro keyboard A V R O space K E Y B O A R D Avro keyboard লিখে এন্টার করুন প্রথমেই যে লিঙ্কটি আসবে সেটি W W W dot omicron lab dot কমের একটি লিঙ্ক সেটিতে ক্লিক করুন অভ্রো কিবোর্ড তো আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি হয়তো কেউ ম্যাক ওয়েস ব্যবহার করে থাকবেন তারা এই দ্বিতীয় লিঙ্কটি ব্যবহার করবেন আমি অভ্রো কিবোর্ড ফর উইন্ডোজ ব্যবহার করছি এখানে দুটো অপশন দেবে স্ট্যান্ডার্ড এডিশন এবং পোর্টেবল এডিশন স্ট্যান্ডার্ড এডিশন হচ্ছে একটি সফটওয়্যার যেটি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করলে সহজে বাংলা লিখতে পারবেন পোর্টেবল এডিশন হচ্ছে এখানে ইনস্টল করার কোনো দরকার নেই আপনাকে একটি জিপড ফাইল দেওয়া হবে সেটাকে আনজিপ করতে হবে এবং তারপর আপনি সেই আনজিপড হোল্ডারটি পেন ড্রাইভে করে যে কোনো কম্পিউটারে লাগান এবং সেই কম্পিউটারে সহজেই বাংলা লিখতে পারবেন তো যেহেতু আমি এই কম্পিউটারটিতে ইনস্টল করতে চাই সুতরাং আমি স্ট্যান্ডার্ড এডিশনটা ইনস্টল করব স্ট্যান্ডার্ড এডিশনে ক্লিক করলাম এখন যে পাতাটি খুললো এখানে বলছে ডাউনলোড অভ্রো কিবোর্ড নাও এখানে ক্লিক করলাম এখন আপনাকে ডাউনলোড করার অপশন দিচ্ছে ডাউনলোড অফ কিবোর্ড ভার্সনটা চেক করে নেবেন five dot five dot zero এটা লেটেস্ট ভার্সন বর্তমানে চলছে বলছে compatible with Windows two thousand এবং এইট ডট ওয়ান পর্যন্ত ইনফ্যাক্ট উইন্ডোজ টেনে যদি আপনি ইউজ করেন তাহলে সেটাতেও চলবে থার্টি টু বিট বা সিক্সটি ফোর বিটের কোনো সমস্যা নেই দুটোতেই সহজেই চলবে ডাউনলোড অফ কিবোর্ডে ক্লিক করলাম একটি সফটওয়্যার ডাউনলোড হচ্ছে ডাউনলোডে কিছুটা সময় লাগবে আমি অলরেডি ইনস্টল করা আছে আমার যাক ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড ফোল্ডারে যান আমি অলরেডি এটা ইনস্টল করে এটা ডাউনলোড করেছিলাম এটা এখন ডাউনলোড হলো সেই জন্য দুবার দেখাচ্ছে যেহেতু হোক যে কোনো একটা সেট আপে ডাবল ক্লিক করুন এবং আপনাকে বলবে যে এটা আপনি ইনস্টল করতে চান কি না ইয়েস করুন এখন ইয়েস করার পরে আপনাকে স্টেপ বাই স্টেপ একটা মেথডের মধ্যে দিয়ে যেতে হবে এই সফটওয়্যারটা অন্যান্য যে কোনো সফটওয়্যার ইনস্টল করার মতো নেক্সট করুন একটি লাইসেন্স অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হয় অ্যাকসেপ্ট করে নেক্সট করুন সফটওয়্যারটির কি নাম দেবেন কি ফোল্ডারের নাম হবে আমি অপ্রো কিবোর্ড নামটাই রাখতে চাই সুতরাং এখানে কোনো চেঞ্জ করলাম না নেক্সট বলছে যে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন বাংলা ইন্ডিয়া বাংলা বাংলাদেশ প্রায় একই অ্যাসামিজ ভাষায় অসমীয়া ভাষায় আপনি সহজেই লিখতে পারেন তো যদি অসমীয়া ভাষা ব্যবহার করতে চান তাহলে এটা শুধু ক্লিক করবেন এখানে বলছে যে install Bangla spell checker add in for M S Word Microsoft ওয়ার্ডে এখানে বানান চেক করার একটু সুবিধা আছে এটা আমার চাই সুতরাং আমি এটা চেকড অবস্থায় রাখলাম অটোমেটিকলি চেক ফর আপডেট সেটাও থাকুক নেক্সট ইনস্টল এখন এটা সহজেই অল্প সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেছে ফিনিশে ক্লিক করুন এখন আপনার অপর সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এখন আপনি এটাকে মনে করুন চালাবেন অব্রো কিবোর্ড একটি আপনাকে এখানে এটা কি বল আইকন আইকন তৈরি করে দিয়েছে আইকনটা ডাবল ক্লিক করুন ভাষা হোক উন্মুক্ত অপ্রো এই দেখুন এই যে প্যানেলটা এই প্যানেলটা হচ্ছে আপনার অভ্র বর্তমানে এটা ইংরাজি অবস্থায় আছে তো যে কোনো একটি মনে করুন আমি ওয়ার্ড করলাম এখন আমি এটাতে কিছু একটা লিখলাম লিখলাম লেটস রাইট ইন বাংলা এটা ইংরেজিতে লেখা হচ্ছে কারণ এখানে ইংলিশ অবস্থায় আছে এখানে যদি ইংলিশটাতে আমি একবার ক্লিক করি এটা বাংলা হয়ে যাবে এবং এখন আমি বাংলাতে যা লিখবো সেটা বাংলাতে আসবে আসুন বাংলাতে লিখি এ এস ইউ এন আসুন লিখেছি এটা বাংলাতে আসুন হয়ে গেছে এখানে আসুন লিখেছি কিন্তু বাংলাতে আসুন হয়ে গেছে স্পেস দিলাম B A N G L A Bangla লিখেছি তখন দুটো অপশন দিচ্ছে বাংলা অনেকে এভাবে লিখতে পারেন আমি এভাবে লিখি বাংলা লিখলাম আসুন বাংলায় বাংলার তে ত টিই টি ই টি লেখাতে তে হয়ে গেল লিখি L I K H I লিখি লিখলাম লিখি বানানোর অপশান দিচ্ছে লিখি ঠিক আছে এখন যদি কোনো একটা কঠিন বানানো হয় তাহলে অনেকগুলো অপশান দিতে পারে মনে করুন আমি লিখলাম যে মনে করুন ভাষান্তর ভাষান্তরের দুটো অপশান দিচ্ছে কারণ সঠিক ভাষার যেটা সঠিক বান সেটা আপনি চুজ করে নেবেন এভাবে যেমন আমি এটা চুজ করলাম তখন ভাষান্তর এরকম হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে লিখলাম ঠিক আছে এইভাবে আমরা বাংলা লিখতে পারি যে কোনো সোশ্যাল যে কোনো ওয়েবসাইটেও আমরা লিখতে পারি মনে করুন আমি গুগল ক্রোমে গেলাম এবং ফেসবুক খুললাম এখন ফেসবুকে আমি মনে করুন এখানে কিছু একটা লিখবো বা কোনো একটা স্টেটাস লিখবো ঠিক আছে উনি কিছু একটা স্টেটাস দিয়েছেন এখানে যে কোনো কোথাও একটা স্টেটাস লিখবো মনে করুন মনে করুন এখানে আমি একটা স্টেটাস লিখেছি এখানে মনে করে আমি লিখলাম বিএইচএ এলো ভালো লেগেছে ঠিক আছে আবার আমি এখন এখানে গিয়ে ইংলিশটাকে বাংলা করলাম এবং এখানে লিখলাম সেটাই ভালো বিএইচএ এ এলো ভালো L E G H C H E লেগেছে এল ই জি সি এইচ ই লেগেছে ফুল স্টপ দাঁড়িয়ে হয়ে গেলো সুতরাং বাংলাতে এবং ইংরেজিতে সহজেই লেখা গেল ঠিক আছে লেগেছে ওনাটা